আমাদের এই এলাকায় অনুসরণ তিন আছে আচ্ছা, সিবিএসসি যে যারা অঞ্চলে যারা যেখানে আছে সবাই সম্পৃক্ত করি কে আইছে কে নাগপুরি থেকে না এলো তাদেরকে বুঝে শুনে নিয়ে আসতে হবে করে থাকার সময় নেই সামনে অনলি ফর আট মাস সময় আছে আট মাস আছে আট মাস আছে এই আট মাস কষ্ট করলে আর বাকি হাইসের বছর হাইসের বছর ভালো দর্শক একজন নেতার শিক্ষা যদি হয় মারামারি কাটাকাটি হানাহানি একজন যুবলীগ নেতার শিক্ষা যদি এরকম হয়ে থাকে তাহলে যারা ছাত্রলীগ তারা তাদের কাছ থেকে কি শিক্ষা নেবে এটা একটু বিবেচনার বিষয় দর্শক আমরা এই ভিডিওতে জানতে পারলাম কিভাবে মারামারি করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনি এই ভিডিওতে জানতে পারবেন আরো যে কিভাবে ক্ষমতাটাকে ধরে রাখতে পারলে বাকি সাড়ে চার বছর ভালো খাওয়া যাবে এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই শুনেছেন যে একটু কষ্ট করলে সাড়ে সাড়ে চার বছর ভালো খাওয়া যাবে এরকম মন্তব্য করেছেন আওয়ামী লীগের বর্তমান ক্ষমতাসীন দলের নোয়াখালী হাতিয়া ছয় আসনের এমপির কিছু নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদেরকে এভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে বিরোধী দলকে কিভাবে আক্রমণ করতে হবে এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন সেখানকার জনগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দর্শক এই ভিডিওটি গোপন ভাবে ধারণ করা হয়েছে ঠিক তখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় ভাইরাল হওয়ার পর বাংলার মানুষ জানতে পারে বাংলাদেশের সকল মানুষ এ বিষয়ে অবগত রয়েছে দর্শক আপনিও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে এখনই দেখাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কিন্তু আমরা তো করে কথা না আরে আরে আপনি ওকে গাছ যদি নতুন করে নো পানি দিত

কিছু কিছু জায়গা দ্বাদশ হিনেডিও কিন্তু দ্বাদশ আবার কিছু কিছু জায়গায় গত আচরণ কিন্তু দ্বাদশ সব জায়গায় কিন্তু এক স্লোগান খাড়ে না কিছু কিছু ভালো আচরণ আদর্শ কিছু কিছু জায়গায় কি যে বেলে কাজ করতে ইয়ান আমরা এই বেলে কাজ করবো না না কি করতাম না ভালো আছে ভালো আছে হ্যাঁ আপনারা দেখছেন পিপল টক টোয়েন্টি ফোর সাথে আছি আমি ইলিয়াস হোসাইন দর্শক একটু আগে যে ভিডিওটি দেখেছেন এটা নোয়াখালী হাতিয়া নোয়াখালী হাতিয়া ছয় আসনের এমপির কিছু নেতাকর্মীদের কাছের ভিডিও এবং এই ভিডিওটি ধারণ করা হয়েছে গোপনভাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াখালী হাতিয়ায় বর্তমান ক্ষমতাসীন দলের এমপি আয়েশা পেরদোসের কিছু নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কিভাবে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে বিরোধী দলকে আক্রমণ করতে হয় সে সে প্রসঙ্গে প্রশিক্ষণ দিচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন দর্শক আপনারা আরো দেখেছেন তাদের মুখ থেকে কিছু কথা চলে এসেছে একটু কষ্ট করলে তাহলে আরো সাড়ে চার বছর ভালো খাওয়া যাবে তার মানে ক্ষমতাকে কিভাবে ধরে রাখতে হয় সেই প্রসঙ্গে আলোচনা করেছে দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন